টি টোয়েন্টি বিশ্বকাপে কুদিজায় দিছেন ফাদি জলদি দেশে আসি মুতিয়াই হুতি যান এবার আর দিব না বাড়ি আর গাড়ি পাবলিক বসি রয়েছে এয়ারপোর্টে লই লাঠি তো পাপন সাহেব দয়া করে আমাদের ক্রিকেটটাকে বাঁচান ক্রিকেট আমাদের আঠারো কোটি মানুষের আবেগ দয়া করে আবেগ নিয়ে খেলবেন না সালাউদ্দিন সাহেব তো সেই অনেক আগে ফুটবলটা ধ্বংস করে দিচ্ছে নান্নু সাহেবরা কখনো পারে না আমাদেরকে জয়ের মুখ দেখাতে সাকিব তামিম মাশরাফিদের আমলে আমরা জয়ের মুখ দেখেছি তো দয়া করে ক্রিকেটটাকে ধ্বংসর পথ থেকে বাঁচান